চাচা মাস্ক আর পরতাম না কেন রে বাতিজা যে মাস্ক পাদের গন্ধ আটকাইতে পারে না সে মাস্ক কিভাবে করুন আটকাইব দুরু ওর কথা বাদ দেন সে ভাবি আমি আপনি দেওন না হ্যাঁ তুমি তো আমার মনে করো যে তুমি রসিক মানুষ দেখে আর তুমি ছোট দেবর না আমার বায়ের মতো ভালোবাসি দেখে একটু কথা আর তোমার বউ যদি খালি পোলা পাইনে যে কেমনে প্রেমিক প্রেমিকা খুঁজা পায় কিছুই বুঝি না আমি তো সাধারণ কষ্টিপের মাথাই খুঁজে পাই না কি গরম কি গরম দিছে আল্লাহ কোন জায়গায় ঠান্ডা নাই ঠান্ডার মাই মইরা গেছে গরমের মাই মরে নাই ঠান্ডার মাই মইরা গেছে গরমের মাই মরে নাই নট ফর মাইন্ড আপনি কি কথায় কথায় ইংরেজি বলতে আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি ও আচ্ছা। আমি তোমাকে একটা গান শোনাই শোনাও

তোরা মাইসা মগা কয় আমার কিন্তু শৈল জলে তুই গড্ডার ভিতরে আইলেই আমার লগে বাইজা থাওস তোর একটা বুদ্ধি দিমু একটা বালা কিছু করমু এই সুযোগটা তুই দেস না জামাই গুনাবু পাঁচ দিনে করার কিন্তু একটা লিমিট আছে আপনি লিমিটে বারোশো রেখেছেন রাইতে তিন বাজে চার বাজে গুমে তাত খাউইটা চিকার পারছি তোর লেগা কানছি অহন তো মনে পড়ে না আমার গিন্না করি তরে দূর হইস আমার জীবন তেকা বালা করছস অহন খালি হাসি <laughs>